ভাবছি নাস্তি এত পড়াশোনা করতেছো কি কি করবো শেষ পর্যন্ত আমার তো চিন্তা শিক্ষক হবো আমার খুব পছন্দের পেশা মানুষকে জ্ঞান করবো আচ্ছা তুমি কি হবে আমি আমি তো ভাবছি নাস্তিক হব নাস্তিক হ্যাঁ শুধু ইসলামের বিরুদ্ধে লেখালেখি করব মানুষ খেপে যাবে এরপরে জার্মানিতে আশ্রয় চাইব জার্মানিতে আশ্রয় পেলে জানেনই তো মাসে এক টাকা এক টাকা ভাতা পাওয়া যায় আর আমি আর